হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের পঞ্চম সেশনে আছি যেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্সদের লার্নিং সেশন তো এখানে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফাইল স্ট্রাকচার কি ট্রাভেল শুটিং কি এবং ওভারঅল ফুল ডিটেলসটা বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে এখন শুরু করার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই আমি আফরিন আর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছে ডেভেলপি ডেভেলপারে আর আজকে আমি আপনাদের কো হোস্ট এখানে আর হোস্ট হিসেবে পুরো সেশনটি রান করবে আবিদ হাসান তো একটু পরে ফুল সেশনের জন্য কিন্তু তার আগে একটু জেনে নিই যে আমরা আমরা সবাই একটু দিব তো ফার্স্টে আমি one by one link on যে আপনি কি করছেন বা আজকে সেশনটা আপনার জন্য কি করে হেল্পফুল হবে বা সামথিং কিছু যদি শেয়ার করতে চান ধন্যবাদ আফরিন আপু আমি লিঙ্কন মিয়া আমি বর্তমানে ডাব্লিউপি ডেভেলপারে সিনিয়র ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আছি এবং আমি এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর এইটা নিয়ে কাজ করতেছি ধন্যবাদ জি thank you Mahbub Shovon thank you Afrin আমি মোহাম্মদ মাহবুব হাসান আমি ডাব্লিউপি ডেভেলপারে আছি টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে এবং আমি ওয়ার্ডপ্রেসের সাথে আছি অলমোস্ট চার বছর ধরে থ্যাংক ইউ আর নেক্সট হচ্ছে যাকে দেখছি রাসেল থ্যাংক ইউ আপু আমি হচ্ছে মোহাম্মদ আজিজুর রহমান রাসেল আমি ডাব্লিউডি ডেভেলপারে আছি সিনিয়র টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আশা করি এই সেশন থেকে নতুন অনেক কিছু শিখতে পারবো থ্যাংক ইউ ধন্যবাদ তো তাহলে আমরা আজকে সেশনটা স্টার্ট করতে পারি আমাদের রবিন ভাই আছে একজন সেশন 6 তম পর্ব যেটা হবে আমাদের ওয়ার্ক স্টার্ট নিয়ে হ্যাঁ। আচ্ছা আমাদের সাথে আমাদের একজন মিসিং হ্যাঁ, আছে রবিন রবিন ভাইয়া রবিন ভাইয়া হ্যাঁ আপনি কি আপনার ইন্ট্রোটা দিবেন হুম সবাইকে ধন্যবাদ আমি নাজমুল হাসান রবিন আমি আছি senior WordPress developer WP developer আর ওয়ার্ডপ্রেসের সাথে অলমোস্ট ছয় সাত বছর হবে আছি আর আজকে আশা করি আমরা থিম রিলেটেড অনেক কিছু জানতে পারবো এবং কোশ্চেন থাকলে আমরা করতে পারবো আশা করি কমপ্লিট হওয়ার পরে থ্যাংক ইউ ওয়েলকাম তাহলে আমরা আমাদের সেশনটা শুরু করতে পারি আবেদ হাসান আপনার সেশন স্টার্ট করতে ওকে থ্যাংক ইউ আফরিন আপু আমার আজকে একটু ইয়াটা ল্যাগি লাগতেছে আফরিন আপুর ক্যামেরাটা অথবা ইয়াটা যাই হোক আচ্ছা আমি হচ্ছে আবিদ হাসান আমি হচ্ছে বর্তমানে ডাব্লিউপি ডেভেলপারে technical support senior support and product engineer হিসেবে আছি আর হচ্ছে আজকে আমরা আসলে দেখব ওয়ার্ডপ্রেসের থিম সম্পর্কে আসলে জানবো হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি গত পর্বে ওয়ার্ডপ্রেসের হচ্ছে যেটা জানছিলাম সেটা হচ্ছে আমরা কয়েকটা পর্ব করছি যেগুলো সব আসলে ওয়ার্ডপ্রেস টিভিতে অ্যাভেলেবল আছে যারা হচ্ছে আগের এপিসোডগুলো দেখেননি কাইন্ডলি হচ্ছে দেখে নেবেন ওয়ার্ডপ্রেস টিভিতে অ্যাভেলেবেল আছে সো আজকের হচ্ছে এপিসোড ফাইভ এইটাতে ফাইভে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো থিম নিয়ে হ্যাঁ ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে আর গত পর্বে আমরা যেটা দেখছিলাম ওয়ার্ডপ্রেসের ফুল ড্যাশবোর্ডের ওভারভিউ সো আজকে আমরা কথা বলবো স্পেশালি থিম নিয়ে সো আমি আসলে কথা না বলে আমি আসলে স্ক্রিনটা শেয়ার করি হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করি হ্যালো আমাকে দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা আমি হচ্ছে যেটা আচ্ছা আমি একটু চেক করে রেকর্ডিংটা হচ্ছে কিনা because someone is signed in একটু চেক করি রেকর্ডিংটা হচ্ছে কিনা আচ্ছা আফরিন আপু আপনার এন্ডে কি রেকর্ডিংটা দেখাচ্ছে হ্যাঁ আমার এখানে রেকর্ডিং দেখাচ্ছে ওকে ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে আমি কন্টিনিউ করি ওকে যাই হোক সো আচ্ছা আজকে আমরা হচ্ছে কথা বলবো অ্যাকচুয়ালি থিম নিয়ে ওয়ার্ডপ্রেসের সো আমার আমি গতকাল হচ্ছে এটা আমি গতকাল সবাইকে অ্যাকচুয়ালি পরিচয় করে দিছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হ্যাঁ সো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড হচ্ছে এটা সো এখানে আমার এখানে যদি আমরা অ্যাপিয়ারেন্সের এখানে থিমসে যাই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এটা হচ্ছে থিম এরিয়া আমরা এখান থেকে অ্যাকচুয়ালি দেখতে পারি যে ওয়ার্ডপ্রেসের কোন থিমটা আমার অ্যাক্টিভ হ্যাঁ অ্যান্ড হচ্ছে কোন থিমটা থিমগুলো অ্যাক্টিভ না যেমন আমি গতকাল যারা অ্যাকচুয়ালি এপিসোডটা ছিলেন তারা সবাই আসলে দেখছেন যে আমি গতকাল এই থিমটা অ্যাক্টিভ করছি যেটা হচ্ছে অ্যাস্ট্রা নাম আর এগুলো আমার ওয়ার্ডপ্রেসে যখন আমি ইনস্টল করি ওয়ার্ডপ্রেস তখন এই থিমগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট থিম হিসেবে থাকে মানে কারেন্টলি যেমন সিক্স পয়েন্ট ওয়ান থেকে হচ্ছে টোয়েন্টিন টোয়েন্টি হচ্ছে অ্যাক্টিভ থাকে আর হচ্ছে আমি গতকাল একটা অ্যাক্টিভ করছি হচ্ছে অ্যাস্ট্রা সো অ্যাকচুয়ালি এই যে নতুন ওয়ার্ডপ্রেসের থিমগুলো ডিফল্ট আছে এইগুলো অ্যাকচুয়ালি বলা হয় ব্লক বেস থিম হ্যাঁ আর আমরা আসলে ব্লক বেস থিমের ব্লক বেস থিম নিয়ে অ্যাকচুয়ালি আমরা আরেকটা নতুন এপিসোড করব যেখানে অ্যাকচুয়ালি ব্লক বেস থিম কি অ্যান্ড ব্লক বেস থিমে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে জানবো হ্যাঁ বাট আজকে আমরা যেটা স্পেশালি ফোকাস করব সেটা হচ্ছে ক্লাসিক থিমগুলো হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যে এই থিমটা অ্যাক্টিভ করছি অ্যাসটা এটা হচ্ছে একটা ক্লাসিক থিম এছাড়াও আমি যদি অ্যাড অ্যাড নিউতে যাই অ্যাড নিউতে যে যদি হচ্ছে আমি আরো থিমগুলো দেখি যেমন হচ্ছে আমার এটা লোড হচ্ছে যে অ্যাড নিউতে গেলে আমি পপুলার যে পপুলার ট্যাবে এগুলো হচ্ছে সবই পপুলার থিম যেমন হ্যালো এলিমেন্টর এটাও একটা ক্লাসিক থিম এটা নর্মালি হচ্ছে ইউজ করা হয় একটা পেজ বিল্ডার আছে এলিমেন্টর নামে সেই পেজ বিল্ডারের সাথে অনেকে এই থিমটা ইউজ করার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে আবার এটা ওশন ডাব্লিউপি এটাও একটা পপুলার থিম এটাও হচ্ছে ক্লাসিক একটা থিম তারপর এই ক্যাটসেন্স একটা থিম নেভি একটা থিম এগুলো সবই হচ্ছে পপুলার থিম তারপর একটা যেমন স্টোর ফ্রন্ট এই স্টোর ফ্রন্ট থিমটা যারা actually basic e commerce business শুরু করতে চায় অথবা actually WooCommerce WooCommerce দিয়ে হচ্ছে একটা ই কমার্স সাইট বানাতে চায় অনেকে হয়তো নাম শুনছেন ই কমার্স যেটা নিয়ে আমাদের পরবর্তীতে আরো এপিসোড থাকবে ই কমার্সের সো যারা অ্যাকচুয়ালি ই কমার্স সাইট বানাতে চায় তাদের জন্য এই থিমটা একদম বিগিনার লেভেলের এই থিমটা অনেক দরকারি স্টোর ফ্রন্ট এটা ফুলি একটা ই কমার্স থিম অনেক পপুলার তারপর এই এই পেজে যতগুলো হচ্ছে থিম দেখতেছি আমরা যেমন ব্ল্যাঙ্ক ক্যানভাস এটাও একদম যারা স্ক্র্যাচ থেকে একদম শুরু করতে চায় তাদের জন্য একটা ভালো থিম এটা ব্ল্যাঙ্ক ক্যানভাস হতে পারে তারপর হচ্ছে এখানে যত থিম আমরা দেখতেছি যেমন এই যে নিউজ থিম এই নিউজ যারা নিউজ সাইট সম্পর্কে ব্লগিং বা নিউজ নিয়ে অ্যাকচুয়ালি বানাতে চায় সাইট তাদের জন্য এই থিমটা দরকার সো এগুলো হচ্ছে সবই পপুলার থিম সো এই থিমগুলো অ্যাকচুয়ালি যে কোনো আমরা ইউজ করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে সো আমি যেমন গতকাল এই থিমটা ইনস্টল করছি সো আমি যদি আজকে আবার এই স্টোর ফ্রন্ট যেটা আমি এত কথা বললাম সেটাও যদি আমি ইনস্টল করি সো সেটাও আমার অ্যাকচুয়ালি সব আমার এখানে অ্যাড হতে থাকবে এই থিমসে অ্যাপারেন্সের থিমসে অ্যাড হতে থাকবে এই জিনিসগুলো হ্যাঁ আচ্ছা আমি এটা জাস্ট ইনস্টল করে রাখলাম এখন অ্যাক্টিভ করি নাই স্টোর ফ্রন্টটা বাট এই দেখেন আমি যদি এখন থিমে যাই আমার যেটা অ্যাক্টিভ ছিল এটা সেখানে আমার পাশে এটা ওই থিমটা চলে আসছে আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো হ্যাঁ এটা হচ্ছে আমি এখান থেকে এভাবে করে থিম হচ্ছে ইনস্টল করে আচ্ছা সো এখন অ্যাকচুয়ালি থিম যে ইনস্টল করলাম অ্যাকচুয়ালি থিমের কাজটা কি হ্যাঁ আসলে ওয়ার্ডপ্রেসের যেটা সবার ফার্স্টে আমার লাগে যে থিম হ্যাঁ অ্যাকচুয়ালি থিম ছাড়া কিন্তু ওয়ার্ডপ্রেস রানই হবে না হ্যাঁ থিম হচ্ছে লাগবেই এটা এখন থিম বলতে আমরা যারা অনেকেই যারা নতুন কিছু শিখতে চাই তারা অনেকে আমরা ভাবতে পারি যে আচ্ছা মানে যেমন আমরা একটু কম্পেয়ার করতে পারি তাই না যে মোবাইলের অনেক আগে কি হতো কিছু মোবাইলে থিম দিলে সব মোবাইলে সব কিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে যেত হ্যাঁ মানে আমার একটা সব সুন্দর হয়ে যেত সো থিম বলতে আমরা অ্যাকচুয়ালি ওখান থেকে মানে এটাই বুঝি তাই না যে অ্যাকচুয়ালি থিম মানে আমার সব চেঞ্জ হয়ে যাবে আমার সুন্দর একটা সাইট হয়ে যাবে হ্যাঁ ইভেন এখানে যেমন আমি দেখতেছি একটা সুন্দর একটা স্ক্রিনশট আছে ওয়াও খুব সুন্দর একটা হেডার আছে এখানে একটা ব্যানার আছে নিচে একটা সেকশন আছে তার মানে আমি এই থিমটা ইনস্টল করলে আমার সাইট এরকম হয়ে যাবে অ্যাকচুয়ালি না থিম অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না থিম একটা আপনাকে একটা সব কিছু একটা রেডি একটা প্ল্যাটফর্ম দিবে বাট অ্যাকচুয়ালি সেই রেডি প্ল্যাটফর্ম একটা থিম আপনাকে দিবে একটা লেআউট হ্যাঁ যেই লেআউটে আপনার নিজের কাজ করতে হবে এই স্ক্রিনশটগুলা মানে অফকোর্স এই স্ক্রিনশট গুলা হচ্ছে এই থিম দিয়েই বানানো বাট এই আপনি যখন একটা থিম ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস ওয়ার্জি থেকে আপনি ঠিক এরকম এই এই জিনিসটা পাবেন না আনলেস আপনি নিজে কাজ না করে এরকম বানাতে মানে করতেছেন যতক্ষণ পর্যন্ত সো আপনাকে নিজে কাজ করে কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে হবে বা এরকম করে বানাতে হবে সো আমি আসলে দেখা দিচ্ছি মানে কিভাবে অ্যাকচুয়ালি কি করতে হয় তাহলে যেমন আমি যখন এই এটা অ্যাক্টিভ করলাম এখন আমি যদি যে ভিউ সাইটে যাই দেখেন আমার কিন্তু একদম ফুলি ব্ল্যাঙ্ক পেজ হ্যাঁ অ্যাকচুয়ালি আমার কি আছে আমি যদি একটু হিসাব করি এখানে আমার এখানে একটা হেডার আছে তারপরে নিচে এটা কি একটা ফুটার আছে হ্যাঁ আর মাঝখানে আমার একটা ধরে নিলাম এটা একটা বডি হ্যাঁ বডির মধ্যে এই যে home this is home page গতকাল আমি একটা পেজ বানাইছিলাম সো এই যেটা অ্যাকচুয়ালি টাইটেল দিছিলাম হোম আর জাস্ট কন্টেন্ট দিছিলাম হোম পেজ হ্যাঁ এই কারণে আমার এটার ভিতরে এটা আসছে আচ্ছা এখন আমি একটু এই পেজটা এডিট করি আচ্ছা আমি যখন এখানে পেজ এডিট করতেছি এটা কিন্তু আমার ওই যে ওই গতকাল যে পেজটা বানাইছিলাম সেটা এডিট হচ্ছে হ্যাঁ আচ্ছা সো আমি যখন এটা এডিট করতে যাই সো আমি এডিট আসতেছে লোড হচ্ছে আচ্ছা সো এরপরে আমি এডিট করতে যে এরপর এখানে আমি পেজ এই অ্যাট্রিবিউটস এখানে হচ্ছে প্যারেন্ট পেজ এটা হচ্ছে একটা জিনিস আচ্ছা এছাড়াও আমার এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে যেখান থেকে আমি অ্যাকচুয়ালি টেমপ্লেট সিলেক্ট করতে পারি হ্যাঁ এই টেমপ্লেট সিলেক্ট যেমন আমার এখন যেটা আছে এটা হচ্ছে একদম একদম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেজ আর কি যেটা টেমপ্লেটটা দেওয়া সেই এটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে হ্যাঁ আমি যদি এখান থেকে কুইকিয়াতে যাই এডিটরে যাই তারপরে আমি জাস্ট এইখান থেকে আমরা দেখতে পারতেছি কোন পেজের সাথে আমি এটা লিঙ্ক করতে পারছি এটা আসলে পেজের ব্যাপার স্যাপার এটা আসলে থিমের সাথে ব্যাপার স্যাপার না বাট আমি এখান থেকে এই পেজটা যে দেখতেছি এটা হচ্ছে এই থিমের ডিফল্ট লেআউটটা হ্যাঁ এই থিমের ডিফল্ট লেআউটটা হচ্ছে এটাই আর আমি যদি এখান থেকে লেআউটটা চেঞ্জ করতে চাই এখানে আমার লেআউটের কিছু একটা অপশন আছে এখানে লেআউটের একটা অপশন ছিল সেই অপশনটা আমি এখন দেখতেছি না হয়তো এই থিমের জন্য এই অপশনটা হচ্ছে এনেবল করা নাই আচ্ছা যাই হোক সো আমরা এটা হচ্ছে এই থিমের জন্য হয়তো নাই যে কারণে আমরা দেখতেছি না এখানে থিম লেআউটের একটা অপশন থাকে আচ্ছা সো আমি যদি আবার ব্যাক করি সো এইটাই হচ্ছে আমার নর্মালি ডিফল্ট লেআউটটা থাকে হ্যাঁ এখন এই লেআউটগুলো কই থেকে আসতেছে এটা আমি দেখাবো তার আগে আমি আরো কয়েকটা জিনিস হচ্ছে দেখাই নি যেমন হচ্ছে আমার এখন থিম যেটা অ্যাক্টিভ সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম সো এই যে অ্যাস্ট্রা অপশন এই অ্যাস্ট্রা অপশনটা কিন্তু আমার অ্যাস্ট্রা থিম থেকেই আসছে হ্যাঁ সো আমি এখানে যেমন এই যে হেডার বিল্ডার ফুটার বিল্ডার আছে আমি হেডার বিল্ডার অ্যাকচুয়ালি আমি যদি এখানে ক্লিক করি আমাকে একটা আলাদা একটা পেজ লোড করাই দিবে যেখানে অ্যাকচুয়ালি আমি আমি যে হেডারটা দেখাইছিলাম হ্যাঁ যে হেডারটা অ্যাকচুয়ালি এই হেডারটা যে দেখাইছিলাম যে এটা আমার হেডার বলতেছি নিচে এটাকে ফুটার বলতেছিলাম সো এই হেডারটা কিন্তু আমি এখান থেকে ডিজাইন করতে পারবো হ্যাঁ অ্যান্ড এই যে এই আমি বামের যে অপশনগুলো দেখতেছি এগুলো কিন্তু সব অ্যাকচুয়ালি থিম থেকে আসছে হ্যাঁ এখন আমি যেই থিমটা ইনস্টল করছি সেই থিম থেকে কিন্তু এই অপশনটা আসতেছে আপনারা যেই থিমটা ইনস্টল করবেন তাদের অপশন এরকম থাকতে পারে আবার নাও থাকতে পারে তারা ডিফারেন্ট ওয়েতেও কাজ করতে পারে হ্যাঁ অনেকে যে অনেকে যেমন এটা যেমন ওয়ার্ডপ্রেসের নিজস্ব কাস্টমাইজার এখানে হচ্ছে এই অপশনগুলো নিয়ে আসছে ওরা হ্যাঁ এই যেমন ডিজাইনের এই অপশন কন্টেন্ট উইথ নাকি ফুল উইথ থাকবে আমার হ্যাঁ এই অপশনগুলো এখানে নিয়ে আসছে অনেক থিমে যেটা থাকে তাদের নিজস্ব হচ্ছে একটা একটা পেজ বানায় সেখান থেকেও কিন্তু সব কন্ট্রোলটা সেখান থেকে করা যায় বাট ওরা যে যেটা করছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব কাস্টমাইজারের মধ্যে এই অপশনগুলোকে মানে রেখে দিছে গতকাল যে আমি দেখাইছিলাম কাস্টমাইজার সে কাস্টমাইজারের ভিতরেই ওদের থিমের অপশনগুলো হচ্ছে ঢুকাই দিছে যাতে ওখান থেকে ইয়া করা যায় তারপর ফুটার বিল্ডার লেআউট অপশন আমি হচ্ছে আমার এই থিমের বিভিন্ন ধরনের লেআউট নিয়ে হচ্ছে আমি এখানে দেখতে পারি যেমন এই যে কন্টেইনার যে লেআউটটা এটা হচ্ছে কিরকম হবে হ্যাঁ এই যে ডানের এই বক্সটা বা বক্স প্লেআউট নাকি কন্টেন্ট বক্স হবে ফুল উইথ হবে কিনা আমি এগুলো সব এখান থেকে সেট করতে পারি তারপরে কন্টেন্টের টুক কত হবে সব আমি এখান থেকে সেট টেট করে দিতে পারি এরপর এখান থেকে পাবলিশ দিলে আমার সেই অনুযায়ী লেআউটটা হয়ে যাবে যে আমি যদি এখান থেকে এটা বাড়াই এই যে আমার কিন্তু এখানেও এটা চেঞ্জ হতেছে হ্যাঁ সো এই জিনিসটা আমরা এখান থেকে করতে পারি এই এই স্পেসিফিক থিমের জন্য বাট আবার কিন্তু এক একটা থিমে কিন্তু এক এক জায়গা থেকে করতে হয় সো আমি জাস্ট একটা থিম দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে আমি একটা জিনিস হচ্ছে দেখাই অ্যাকচুয়ালি থিমের মানে বড় আর কি কি পার্টগুলো থাকে অ্যাকচুয়ালি বেসিক পার্টগুলো কি কি থাকে হ্যাঁ যেমন আমি এই যে একটা পোস্ট লিখতেছি হ্যাঁ যেমন আমি গতকাল একটা পোস্টে আমি তো এতক্ষণ পেজ দেখাইলাম আচ্ছা আমি যখন পোস্টে যাই সো পোস্টে গেলে এই যে নিউ পোস্ট হ্যাঁ নিউ পোস্টের এই যে ভিউ এই যে এই যে আউটটা হ্যাঁ এই লেয়ারটা কিন্তু আমার থিম থেকে আসতেছে অ্যান্ড এক একটা থিম এক একটা থিমে কিন্তু এই লেয়ারটা কিন্তু এক এক রকম থাকবে অফকোর্স আমরা চেঞ্জ করতে পারি আমাদের তো নিজস্ব ধরনের নিজস্ব হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে তাই না সো সেই অনুযায়ী আমরা যেমন এখন একটু বাইরে কথা বলি থিমের হ্যাঁ যেমন এখনকার থিমগুলোতে কি হয় এই আমি যেটা দেখাচ্ছি এই থিমগুলোতে কিন্তু এগুলা প্রিবিল দেওয়া আছেই হ্যাঁ এইগুলা সব থিমেই প্রিবিল অ্যাকচুয়ালি দেওয়া থাকবে কারণ এগুলা এই যেমন এই যে পোস্ট এটা অ্যাকচুয়ালি পোস্ট টেমপ্লেট হ্যাঁ এই সিঙ্গেল এখন আমরা যে পেজটা দেখতেছি এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল পোস্ট টেমপ্লেট বলা হয় এই পেজটাকে হ্যাঁ এই সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ছাড়া কিন্তু একটা থিম কখনোই সম্পূর্ণ হবে না সো এইটা কিন্তু যে কোনো থিমেই থাকবে বাট এখন কাস্টমাইজের জন্য কাস্টমাইজ করার জন্য এই পেজটাকে আমরা একে তো কোড লেখেও কাস্টমাইজ করতে পারি সেটা অফ কোড যেটা অ্যাকচুয়ালি আজকে থেকে আরো পাঁচ ছয় বছর আগে সবাই এভাবেই করতো কোড লেখে কাস্টমাইজ করতো এই পেজটাকে হ্যাঁ যেটা যেটা আমি একটু ধারণা দিব সবাইকে কি কোথা থেকে করতে হয় তারপর বাট এখন আমরা যেমন একটু মডার্ন যে পেজ বিল্ডার গুলো আমরা দেখি লাইক এলিমেন্টর ডিভি এগুলোতে যেটা করা হয় ওই ওই পেজ বিল্ডার গুলোতে কিছু থিম বিল্ডার নামে একটা অপশন আছে দেখেন কথাই কিন্তু আছে থিম বিল্ডার মানে আমি থিমের সব জিনিসপত্রগুলোকে ওইটাকে কাস্টমাইজ করতে পারবো ওই জিনিসগুলো দিয়ে অর্থাৎ আমি এই পেজটাকে এই পেজের লেআউটকে আমি কাস্টমাইজ করতে পারবো ওই প্লাগিনের অর্থাৎ ওই পেজ বিল্ডার প্লাগিনের একটা ফিচারের মাধ্যমে যেটা অ্যাকচুয়ালি আমার এই পেজ এই পেজটাকে চেঞ্জ করে দিবে এই পেজের লেয়ারটাকে চেঞ্জ করে দিবে অর্থাৎ পোস্ট লেয়ারটাকে চেঞ্জ করে দিবে হ্যাঁ এটা কিন্তু যে পোস্ট লেয়ার মানে সব পোস্টগুলোই আমার ওরকম লেয়ারের হয়ে যাবে এটাই হচ্ছে থিম বিল্ডারের কাহিনী ওই থিম বিল্ডারের হচ্ছে করা হয় এটা দিয়ে আর হচ্ছে হেডার অ্যান্ড ফুটারটাও কিন্তু সেম থিম বিল্ডারেই অপশন থাকে হেডার কাস্টমাইজ করার ফুটার কাস্টমাইজ করার বাট আমাদের ডিফল্ট থিমগুলোতে যে হেডার অ্যান্ড ফুটার থাকে সেগুলো যদি আমরা দেখি সেগুলো হচ্ছে যে এরকম থাকে এরকম থাকে বা এক একটা থিমে অনেক থিমে হয়তো বড় থাকতে পারে জিনিসটা হেডার অনেক থিমে এটা বাম সাইড মাঝখানে থাকতে পারে হ্যাঁ সো এইভাবে করে বিভিন্ন থিম হচ্ছে বিভিন্নভাবে ডিফল্ট একটা দিয়ে রাখে বাট যদি কাস্টমাইজ করতে চান আইদার কোড থেকে করতে পারবেন অথবা সেরকম বিভিন্ন পেজ বিল্ডার প্লাগ ইউজ করে খুব ইজিলি হচ্ছে করা যায় এখন সেইগুলো ইউজ করে করতে পারবেন সবাই অ্যাকচুয়ালি ওটাই এখন করে বাট আগের দিনে কোড লেখা করতো যেটা অ্যাকচুয়ালি সময় সাপেক্ষ ছিল বাট যে যেভাবে করে আর কি হ্যাঁ আচ্ছা এখন এইটাই হচ্ছে আমার মেইনলি আর আমি আটটা যেটা বলতে যেতেছিলাম পে অ্যাকচুয়ালি কি কি থাকে হ্যাঁ একটা থিমের মধ্যে কি কি টেমপ্লেট থাকে একটা হচ্ছে এই যে পোস্ট সিঙ্গেল পোস্ট টেমপ্লেট বললাম আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে যেমন আমি যদি ক্যাটাগরি পেজের এখানে একটা ক্যাটাগরি ভিউ করি হ্যাঁ এই যে এই পেজটা এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আর্কাইভ পেজ ঠিক আছে অ্যাকচুয়ালি এই আর্কাইভ পেজের মধ্যে কি কি থাকে এই যে যেমন হচ্ছে আমার এই এটা একটা ক্যাটাগরি ঠিক আছে সো ক্যাটাগরি এই আর আর্কাইভের মধ্যে কিন্তু এই যে ক্যাটাগরিও পড়ে আবার ট্যাক্সও কিন্তু গতকাল যেটা দেখাইছি ট্যাক্স ওটাও কিন্তু আর্কাইভের মধ্যেই পড়ে হ্যাঁ সো ক্যাটাগরি ট্যাগস এগুলো সবই হচ্ছে আর্কাইভের অংশ অ্যান্ড এই সবগুলাই হচ্ছে এই টেমপ্লেটের আন্ডারে পড়বে আর্কাইভ টেমপ্লেটের আন্ডারে অর্থাৎ আর্কাইভ টেমপ্লেট যদি আমার একটা ট্যাগসে ঢুকিস দেখবো যে সেম এরকমই থাকবে জাস্ট এখানে লেখা থাকবে ট্যাগ ওয়ান আমি যদি আচ্ছা আমি যদি এখান থেকে একটা ট্যাক্সেই ঢুকি দেখেন আমি একটা ট্যাক্স পেজে ঢুকি দেখেন এখানে আমার ট্যাগ ওয়ান লেখা থাকতেছে অ্যান্ড নিচে কিন্তু ওই ট্যাক্সের আন্ডারে পোস্টগুলো দেখা দেখাতেছে অর্থাৎ এটাও কিন্তু আমার আর্কাইভ টেমপ্লেটের আন্ডারে হ্যাঁ এটা হচ্ছে আর্কাইভ টেমপ্লেট সো এই জিনিসটাকে বলে হচ্ছে আর্কাইভ পেজ হ্যাঁ ওয়ার্ডপ্রেস একটা থিমের আর্কাইভ পেজ টেমপ্লেট হচ্ছে এটা আচ্ছা তারপর হচ্ছে পেজ টেমপ্লেট হ্যাঁ এই যে যেমন আমি এটা যে দেখালাম একটা পেজে ভিউ করলে যেটা টেমপ্লেট আমার আসে এই পেজকে বলা হয় অ্যাকচুয়ালি পেজ টেমপ্লেট ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর একটা পোস্টে ঢুকার পরে একটা যখন সিঙ্গেল পোস্ট আমি ভিউ করি এই পেজটাকে বলা হচ্ছে বলা হয় হচ্ছে single page template sorry single post template হ্যাঁ সিঙ্গেল পোস্ট টেমপ্লেট বলা হয় এই পেজটাকে সো আমার হচ্ছে এই তিনটা জিনিস যেমন হচ্ছে যেমন হচ্ছে কি বলা হয় আর্কাইভ টেমপ্লেট তারপর সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আর হচ্ছে পেজ টেমপ্লেট হ্যাঁ এই তিনটা আছে আরো কিছু আছে সেটা হচ্ছে ফোর জিরো ফোর টেমপ্লেট ঠিক আছে ফোর জিরো ফোর হচ্ছে যখন কিছুই পাবে না আমার ওয়ার্ডপ্রেস সাইটে কোনো একটা ইউআরএল হিট করলে হ্যাঁ যেমন আমি একটা উল্টাপাল্টা ইউআরএল হিট করলাম সো এই পেজটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফোর জিরো ফোর টেমপ্লেট হ্যাঁ মানে যেই পেজটা অ্যাকচুয়ালি নট ফাউন্ড আসবে সেই পেজের টেমপ্লেট হচ্ছে এইটা আচ্ছা আর কি আছে আর হচ্ছে এই তো এই কয়টাই ও আর যদি আর আমি যেটা বলি আর যেটা অলরেডি বলে দিচ্ছি যে হেডার এই যে এটা হেডার আর হচ্ছে এই যে ফুটার এই হেডার অ্যান্ড ফুটার এগুলো কোনো টেমপ্লেট মানে পেজ টেমপ্লেট না বাট এটাও একটা টেমপ্লেট হেডার টেমপ্লেট বলা যায় আর এটাকে বলা হয় ফুটার টেমপ্লেট হ্যাঁ সো আমি যেই জিনিসগুলো বললাম এই যে এই টেমপ্লেট বা এই পার্টগুলা এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন আপনি যেটা ওই যে বললাম যে এখনকার মডার্ন যে প্লাগ ইনগুলো পেজ বিল্ডারে সেই থিম বিল্ডার গুলাতে দেখবেন এই কয়েকটা জিনিস বেস করে কিন্তু পুরো বানানো অ্যান্ড এই কয়েকটা জিনিস বেস করে যদি আপনারা নিজস্ব কোনো একটা ডিজাইন করেন ওই ওই প্লাইন গুলো দিয়ে সো আপনি কিন্তু ফুলি কাস্টমাইজ একটা অ্যাচিভ করতে পারবেন আপনার সেই ক্ষেত্রে হোক আমার এখন এই থিমই হোক আবার আমি ওই যে যেটা একটা থিম বললাম হ্যালো এলিমেন্টর অথবা স্টোর ফ্রন্ট যেই থিমই হোক আমার কিন্তু ওই ওইভাবে কাস্টমাইজ করলে আমার যে কোনোভাবেই আমার মানে পেজগুলো কিন্তু আমি বানাতে পারতেছি তখন কিন্তু অ্যাকচুয়ালি থিম ফ্যাক্ট কোনোই ফ্যাক্টর না যে আমার থিমের কি লেআউট গুলো ছিল থিমের ডিফল্ট একটা লেয়ার দেওয়াই থাকবে বাট আলটিমেটলি আমরা সবাই জানি যে এই ডিফল্ট লেআউট গুলো তো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে না সো আমাদের নিজস্ব ভাবে ডিজাইন করতে হয় সো ওই নিজস্ব ডিজাইন অ্যাচিভ করার জন্য আমাদের এভাবে থিম বিল্ডার দিয়ে বানাতে হয় আর থিম কেন অ্যাক্টিভ রাখতে হবে কারণ এটা ওয়ার্ডপ্রেসের রিকোয়ারমেন্ট থিম ছাড়া ওয়ার্ড মানে কোনো সাইট চলবে না সো আমার থিম অ্যাক্টিভ রাখতে হবে এই কারণেই অ্যাকচুয়ালি থিমগুলা রাখা আর আরো ক্ষেত্র বেশি যদি আরো বলি যেমন আমরা থিম অ্যাকচুয়ালি চুজ কিভাবে করব যেমন আমরা একটু দেখতে পারি যে কোন থিমটা অ্যাকচুয়ালি লাইট ওয়েট বিভিন্ন ধরনের টুল আছে সাইট আমরা সেই টুলগুলো দিয়ে চেক করতে পারি একটু লাইট ওয়েট থিমগুলো আমরা যখন কাজ করব তখন লাইট ওয়েট থিমগুলো নিব তাতে এর পারফরমেন্স ফাস্ট হয় এগুলাই তারপরে যেমন এই যে স্টোর ফ্রন্ট যেটা বললাম এটা what e commerce e commerce এর জন্য ভালো স্টোর ফ্রন্টটা সো এটাও আমরা ইউজ করতে পারি এই এইভাবে আচ্ছা আচ্ছা এখন আমি যে জিনিসগুলো বললাম এতক্ষণ যে যে পার্টগুলা হ্যাঁ এই পার্টগুলো অ্যাকচুয়ালি তাহলে কই থেকে আসতেছে আমি তো জাস্ট এখানে দেখাইলাম এই যে পেজ টেমপ্লেট বা পোস্ট টেমপ্লেট তারপর আর্কাইভ পেজ টেমপ্লেট এগুলো আমি এগুলো আসলে কই থেকে আসতেছে যেটা অ্যাকচুয়ালি আমাদের আজকে সেকেন্ড পার্ট সেটাই হচ্ছে যেটা ফাইল স্ট্রাকচার হ্যাঁ থিমের ফাইল স্ট্রাকচার সো ফাইল স্ট্রাকচারের আমি যদি যেমন আচ্ছা আমি ফাইল স্ট্রাকচারে যদি যাই এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইটটা লার্ন ডাব্লিউপি সো আমি যদি যে ফোল্ডারে যাই এখানে হচ্ছে আমার এই অ্যাপের ভিতরে যাই হ্যাঁ অ্যাপের ভিতরে যাওয়ার পরে পাবলিকে যাব পাবলিকে যাওয়ার পরে ডাব্লিউপি কন্টেন্ট আচ্ছা এই অ্যাপ পাবলিক এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যারা Local by Flywheel use করেন তাদের জন্য হ্যাঁ এটা আসলে আগে বলে হয়েছে যে ওয়ার্ডপ্রেস সাইট লোকাল বাই ফ্লাই হুইলে কই থাকে হ্যাঁ তাদের জন্য আর যারা হচ্ছে নর্মালি অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস সাইট যেখানে রাখবেন যেমন ওয়ার্ডপ্রেস সাইট এইটা অ্যাকচুয়ালি রুট ফোল্ডার বলা হয় ওয়ার্ডপ্রেসের হ্যাঁ যেমন WP admin WP content WP includes এই ফাইলগুলো যেখানে থাকে অ্যাকচুয়ালি রুট ফোল্ডার সো এটার ভিতরে ডাব্লিউপি কন্টেন্ট ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে থিমস এই যে এটার ভিতরে এই যে দেখেন এইগুলাই কিন্তু আমি আজকে দুইটা ইনস্টল করছি এর ভিতরে যেমন এটা আমার এখন অ্যাক্টিভ হ্যাঁ সো এটাই হচ্ছে আমার সেই থিমটা তাই না এই থিমের এই হচ্ছে ফাইলগুলা সো আমি যে এতক্ষণ যা বলছি যে হচ্ছে নর্মাল পেজ টেমপ্লেট হ্যাঁ এই পেজ টেমপ্লেটটার ফাইল হচ্ছে অ্যাকচুয়ালি এই যে পেজ ডট পিএইচপি ঠিক আছে তারপর হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একদম মানে এই ফাইলটা থেকে অ্যাকচুয়ালি এক্সিকিউট হওয়া শুরু হয় যখন কোনো একটা থিম অ্যাক্টিভ করা হয় এই ফাইলটা থেকে অ্যাকচুয়ালি এক্সিকিউট হওয়া শুরু হয় তারপরে হেডার ডট পিএইচপি হচ্ছে ওই যে হেডারটা তারপরে ফুটার ডট পিএইচপি হ্যাঁ এটা হচ্ছে ফুটার আর হচ্ছে ও আচ্ছা আরেকটা পার্ট আমি মিসিং করছি সেটা হচ্ছে কমেন্ট ডট পিএইচপি হ্যাঁ সো কমেন্ট কমেন্টস ডট পিএইচপিটা হচ্ছে এই যে আমার যে পোস্টের যে হচ্ছে ইয়াগুলা যে কমেন্ট সেকশনটা থাকে অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কমেন্ট ডট এই যেমন এই যে এই পার্টটুক এই পার্টটুক অ্যাকচুয়ালি কমেন্ট ডট পিএইচপিতে লেখা আছে হ্যাঁ সো এটাও অ্যাকচুয়ালি একটা থিমের একটা রিকোয়ারমেন্ট বা পার্ট বলা যায় হ্যাঁ এটাও হচ্ছে আমার থিমে এইভাবে রাখে অনেকে একসাথেও রাখে সিঙ্গেল পোস্ট টেমপ্লেটের সাথে এটা রেখে দেয় কমেন্ট ডট পেজে বাট এটা আলাদা রাখা একটা বেস্ট প্র্যাকটিস হ্যাঁ তারপরে যে আমি যেটা বললাম আর্কাইভ ডট পিএইচপি এটা হচ্ছে আর্কাইভ পেজ তারপরে যে ফোর জিরো ফোর পেজ হ্যাঁ এই এই জিনিসগুলো যে আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি যেমন একটা পোস্টে আমার এখানে একটা সাইড বার থাকে হ্যাঁ অনেক থিমে দেখা যায় এই থিমেও আছে আমি সাইড বারটা অ্যাক্টিভ করি নাই সো সাইড বারের অ্যাকচুয়ালি টেমপ্লেটটা হচ্ছে এই যে সাইড বার ডট পিএইচপি এখানে একটা সাইড বার ডট পিএইচপি আছে এই যে সাইডবার ডট পিএইচপি হ্যাঁ তারপরে সার্চ সার্চ ফর্মও যদি আমরা একটা মডিউল হিসেবে ইউজ করি অথবা ও আচ্ছা তারপরে সার্চ ডট পিএইচপি আচ্ছা এটা আমি দেখাইনি হ্যাঁ সার্চ সার্চটাও কিন্তু একটা এই এই ইয়ার আন্ডারে আমাদের একটা টেমপ্লেটের আন্ডারে থাকে যেমন হচ্ছে আমি যদি এখান থেকে একটা পোস্ট সার্চ দেই আচ্ছা, আমার ইয়াটা আসুক আমি হচ্ছে এই পোস্ট হ্যাঁ এখান থেকে আমি যদি ভিউ আচ্ছা এটা তো ভিউ পোস্টে গেলাম এখান থেকে ক্যাটাগরি পেজে আমার এখানে একটা সার্চ অপশন থাকার কথা আচ্ছা সার্চ অপশন এখানে না থাকলেও আমার ফোর জিরো ফোর এর সার্চ অপশন আমি দেখছিলাম এই যে এখানে একটা সার্চ অপশন হ্যাঁ সো আমি সার্চ অপশনে যে যদি আমি লিখি হ্যালো হ্যাঁ ওই হ্যালো ওয়ার্ল্ড পোস্টার জন্য এই যে এই যে সার্চ রেজাল্ট ফর হ্যালো হ্যাঁ সো এই যে এই পেজটা এটা অ্যাকচুয়ালি সার্চ রেজাল্ট পেজ হ্যাঁ এটা কিন্তু আমার এই সার্চ ডট পিএইচপি থেকে কিন্তু আসতেছে এই পেজটা এটা এটাও একটা লেআউট যেটা অ্যাকচুয়ালি থিমের মধ্যে আছে আমার সার্চ ডট পিএইচপিতে লেখা আছে হ্যাঁ সার্চ ফর্ম ডট পিএইচপি ওই ফর্মটা যেটা যেখান থেকে আমি সার্চ দিলাম সিঙ্গেল ডট পিএইচপি হচ্ছে এই যে আমার সিঙ্গেল পোস্টের টেম্পলেটটা যেটা আমি যে সিঙ্গেল পোস্ট বললাম সিঙ্গেল পোস্ট টেম্পলেট সেটা হচ্ছে আমার সিঙ্গেল ডট পিএইচপি হ্যাঁ আচ্ছা এখন আমি হচ্ছে যদি হচ্ছে দেখি যেমন আমার এখানে সিঙ্গেল ডট পিএইচপিতে আমি যে দেখি যে কি লেখা আছে আমি এখান থেকে দেখে কনফিউজ হয়ে যেতে পারি তাই না যে আচ্ছা মাত্র এই কয়টা লাইন লেখা এই কয়টা লাইনের জন্য মানে আমার পুরো পেজ টেম্পলেট আসতেছে কি হবে তাই না অ্যাকচুয়ালি কিছু কিছু থিমের স্ট্রাকচার ভিন্ন হ্যাঁ যেমন আমরা অনেক আগে যখন হচ্ছে থিম দেখতাম তখন দেখতাম যে এখানে অ্যাকচুয়ালি সব কোড করা থাকতো এখানে অ্যাকচুয়ালি টেমপ্লেট বানিয়ে দেওয়া থাকতো বাট এখন এত এই এগুলো অ্যাকচুয়ালি একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে যেমন আমি কি করতেছিলাম আমি হচ্ছে কিন্তু আমি এখান থেকে কাস্টমাইজার থেকে কিন্তু ওই যে কি করতেছিলাম এখান থেকে আমি লেআউট চুজ করতেছিলাম তাই না এই আমি আমার পেজ লেআউট গুলো এখান থেকে চেঞ্জ করতেছি অর্থাৎ আমার কিন্তু এক দুই তিন চার পাঁচটা লেআউট আছে এই পেজের জন্য এখন এই পাঁচটা লেআউটের জন্য তো আসলে এইখানে হচ্ছে এই এটা তো সিঙ্গেল পেজের জন্য দেখা দিয়েছিলাম সো এই যে পেজের জন্য কিন্তু পাঁচটা লেআউট কিন্তু আমার এখানে লেখা সম্ভব না তাই না এই যে পেজের জন্য তো পাঁচটা লেআউটের তো লেখা লেখা সম্ভব বাট লেখে না এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এভাবেই করা হয় যে না লেখে এই কলাকে অ্যাকচুয়ালি আবার কিছু ফোল্ডারের ভিতরে ঢুকানো হয় যেমন যে টেমপ্লেট পার্টস হ্যাঁ এই যেমন টেমপ্লেট পার্টস যদি আমরা ঢুকি এই যে এখানে দেখেন এই যে কিছু আরো অনেক এই এই ফোল্ডার দেখতে পারবেন এই যে হেডার হ্যাঁ হেডারের জন্য এই যে হেডার মেইন লেআউট হ্যাঁ তারপরে বিল্ডার এই যে এখানে ওই যে আমি যেখান থেকে আমি বিল্ডার আমি হেডার বিল্ডার আমার যে অপশনটা আছে থিমের সেইখানে সেই ফাংশনালিটি গুলো অ্যাকচুয়ালি এইখানে এইখানে কোড লেখা আছে তারপরে অ্যাকচুয়ালি যদি হচ্ছে এই যে কন্টেন্ট ডট পিএইচপি এটা হচ্ছে পেজের লেআউটটা তারপরে হচ্ছে কন্টেন্ট ফোর জিরো ফোর হ্যাঁ এখানে হচ্ছে পেজের লেআউটটা এখানে লেখা আছে এইভাবে করে হচ্ছে আলাদা আলাদাভাবে ফাইল স্ট্রাকচার এখানে এখন আলাদা করে ফেলা হয়েছে এগুলো ছোট ছোট করে হ্যাঁ আলাদা আলাদা করে ফেলেছে যেমন এই যে advance footer layout four so এভাবে করে আলাদা আলাদা করে এভাবে এক একটা ফাইল স্ট্রাকচারে ঢুকায় ফেলা হয়েছে আমি জাস্ট এইটা যদিও অ্যাকচুয়ালি বিগিনারদের দেখালে একটু ইয়া হতে পারে বাট আমি তারপর হচ্ছে দেখাইতেছি যে অ্যাকচুয়ালি থিমের ফাইলগুলো অ্যাকচুয়ালি কই থাকে বাট এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নেই বিকজ আমরা এখনো এত মানে ডিপলি হচ্ছে আমাদের এগুলা কিছু এখান থেকে করতে হয় না আমরা অফকোর্স এখন আরো অ্যাডভান্স হয়ে গেছে যখন আমরা আরো ফিউচারে পেজ বিল্ডার গুলো দিয়ে আমরা অ্যাকচুয়ালি ওয়েবসাইট বানানো দেখব তখন হচ্ছে আমি তখন হচ্ছে দেখবো যে কত ইজিলি হচ্ছে বানানো যায় তখন যে এই ফাইলগুলো আসলে যে কিছুই না সেগুলো আমরা তখন বুঝবো হ্যাঁ সো অ্যাকচুয়ালি আমি এগুলো জাস্ট দেখা দিছি কারণ একদম বেসিক অ্যাকচুয়ালি আইডিয়াটা রাখা দরকার সবার যে থিম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে হ্যাঁ সো থিমগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে এক্সিকিউট হয় ঠিক আছে সো এই এই ফাইলগুলো থেকে এক্সিকিউট হয় আচ্ছা আরেকটা বড় জিনিস কেউ যদি এখন বলে যে আমি কি অ্যাকচুয়ালি থিম বানাতে পারবো হ্যাঁ আপনি অ্যাকচুয়ালি থিম বানাতে পারবেন থিম বানানো কিন্তু খুবই মানে ইজি এই এতগুলা জাস্ট এই যে আমি যে টেমপ্লেট গুলা দেখাইলাম এইগুলা হচ্ছে খুবই এই ফাইলগুলা জাস্ট রেখে নিজের মতো করে বানানো যায় কিছু রিকোয়ারমেন্ট ফুল মানে ফুলফিল করতে হয় আর একটা থিম বানানোর জন্য সবার ফার্স্টে হচ্ছে লাগে এই যে ফাংশন ডট পিএইচপি ফাইলটা হ্যাঁ একটা theme function dot PHP file ছাড়া কখনো রান করে না ফাংশন ডট পিএইচপি আরেকটা জিনিস আছে হচ্ছে স্টাইল ডট সিএসএস হ্যাঁ এই দুইটা জিনিস আমার লাগবেই যেমন ফাংশন ডট পিএইচপিতে যদি আমরা ঢুকি এখানে এই আমার হচ্ছে পুরা সব মানে এখান থেকে হচ্ছে সব বলা আছে কোথা থেকে কি রান হবে ফাংশন ডট তে হ্যাঁ আর সব ফাংশন গুলা এইখানেই লেখা আছে হ্যাঁ এই একটা থিমের সব ফাংশন গুলো এখানে লেখা আছে এখানে যে আমরা দেখতেছি যে ফাইল ফাইল হচ্ছে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এই ফাইলটাই কিন্তু মানে বিভিন্ন ফাইল স্ট্রাকচারের ভিতরেই ঢুকানো হয়েছে আগে জিনিসগুলো থাকতো যেগুলো হচ্ছে একবারে সব লেখা থাকতো বাট এখন সেগুলো না করে আলাদা আলাদা মডিউল মডিউল মডিউল করে রাখে যাতে এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস অ্যান্ড খুঁজতে সব ইজি হয় হ্যাঁ আবার হচ্ছে যেমন স্টাইল ডট সিএসএস এর মধ্যে কি থাকে স্টাইল ডট সিএসএস মধ্যে অ্যাকচুয়ালি সব সিএসএস গুলো হচ্ছে লেখা থাকে এখানেও সেম এখানেও ফাইল স্ট্রাকচার গুলো দেখেন এখানেও আলাদা আলাদা করে রাখছে হ্যাঁ সব স্টাইল ডট সিএসএস থেকে সব হচ্ছে রান হয় আচ্ছা আরেকটা জিনিস এখানে এটা যেহেতু দেখাইছি স্টাইল ডট সিএসএস এর মধ্যে অফকোর্স সিএসএস থাকে বাট এখানে আরেকটা জিনিস থাকে যে থিমের নামটা কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আসে হ্যাঁ থিমের নাম এই যে থিমের নাম অ্যাস্ট্রা তারপরে হচ্ছে অথর তারপরে ভার্সন এই এইখান থেকে এই জিনিসগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমার যখন আমরা থিম অ্যাক্টিভ করি তখন হচ্ছে কিন্তু আমার থিমের জিনিসগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই আসে হ্যাঁ সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার থিম এখান থেকে আসে সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্টাইল ডট সিএসএস এর ফাইলটা আর এরপরে আমি যেগুলো সব দেখাইলাম অ্যাকচুয়ালি সিঙ্গেল ডট পিএইচপি তারপরে এই জিনিসগুলা আচ্ছা এখন আমরা বলতে পারি যে আচ্ছা আমার এই ইয়াতে এই থিমে কিছু আমার একটা আমি কিছু স্টাইল চেঞ্জ করতে চাই হ্যাঁ আমি হচ্ছে লাইক চাই হচ্ছে আমার এখান থেকে চাই হচ্ছে যেমন এখানে যদি আমি যাই তখন হচ্ছে আমি চাই যে লাইক আমার এই এই যে এই কপিরাইট হ্যাঁ এই লেখাটা হচ্ছে আমার থাকবে না ঠিক আছে বা এই জিনিসগুলো এই জিনিসটা আমি রাখবো না হ্যাঁ অফকোর্স এটা নর্মাল ভাবে অফ করার ওয়ে আছে বাট আমি অনেকে হচ্ছে চাই যে আচ্ছা এটাকে আমি ডিসপ্লে নান করে দিব ঠিক আছে হ্যাঁ ডিসপ্লে নান মানে হচ্ছে একটা সিএসএ যেটা দিয়ে অ্যাকচুয়ালি এটা একদম গায়েব করে দেওয়া যায় হ্যাঁ লেখা সো এটা হচ্ছে করে দিব বাট যেটা অনেকে আমরা ভুল করতে পারি সেটা হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএস এ আমরা এইখানে হচ্ছে সিএসএস টা লিখে দিই হ্যাঁ বাট এখানে লিখলে অ্যাকচুয়ালি যখন থিমটা আপডেট নেয় এই থিমটা আপডেট নিলে কিন্তু আমার এই কোডটা কিন্তু চলে যাবে হ্যাঁ সো এই কারণে অথবা আমরা যদি কোনো একটা ফাংশন লিখতে চাই যেটা আমাদের নিজস্ব বানানো কোনো একটা ফাংশন যেই ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক কাজ করবে হ্যাঁ একটা থিমের সেই ফাংশনটা যদি আমরা ফাংশন ডট পিএইচপি তে লিখি এখানে এই মেইন ফাইলে তখন কিন্তু আমার চলে যাবে সো এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য যেটা আনা হয়েছে সেটা হচ্ছে চাইল্ড থিম হ্যাঁ সো প্রত্যেকটা থিমকে অ্যাকচুয়ালি আমি চাইল্ড থিম ইজিলি আমি নিজেই বানাইতে পারি মানে চাইল্ড থিম একটা থিমের যে চাইল্ড থিম থাকবে হ্যাঁ চাইল্ড থিম যে একটা থিমের থাকবে তেমন কোনো কথা নাই যেমন অনেক থিম আছে যাদের অ্যাকচুয়ালি চাইল্ড থিম থাকে না অফকোর্স যেমন এই এই থিমটার ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে সার্চ দেন এখানে এই থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা হ্যাঁ অ্যাস্ট্রা চাইল্ড থিম লেখে যদি আপনি গুগলে সার্চ দেন সো এখানে অ্যাস্ট্রা চাইল্ড থিম জেনারেটর নামে একটা জিনিস আসবে হ্যাঁ সো এই চাইল্ড থিম জেনারেটর থেকে আপনার অ্যাকচুয়ালি নিজস্ব একটা এই থিমটার জন্য চাইল্ড থিম ওরা মানে ওদের সাইটে এটা হচ্ছে অথরের সাইট এই থিমের সো ওই অথরের সাইটে জেনারেট দিলে ওরা একটা চাইল্ড থিম হচ্ছে বানায় দিবে হ্যাঁ সো চাইল্ড থিম বানায় দিলে তখন যেটা আমি করতে পারবো সেটা হচ্ছে আমি এই চাইল্ড থিমটা আমি এখান থেকে অ্যাক্টিভ করতে পারবো হ্যাঁ যেমন আমি হচ্ছে থিমে যাই ঠিক আছে আমি আপলোড দিলাম এখান থেকে যদি আমি এই চাইল্ড থিমটা হচ্ছে আমি দিয়ে দিই হ্যাঁ আমি হচ্ছে এই চাইল্ড থিমটা আমি ইনস্টল করি এখন দেখাচ্ছি অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি কি হয় হ্যাঁ আমি এটা অ্যাক্টিভ করলাম আচ্ছা এখন দেখা যাচ্ছে এই যে আমার এটা হচ্ছে একটা চাইল্ড থিম আর এটা হচ্ছে কিন্তু মেইন থিম এখন আপনারা এই থিম ডিটেলসে যান এখানে যাওয়ার পর এখানে একটা জিনিস লেখা দেখবেন this is a child theme of Astra অর্থাৎ এই চাইল্ড থিমটা অ্যাকচুয়ালি এই থিমেরকেই অ্যাকচুয়ালি কি করতেছে এই থিম থেকেই রান হইতেছে এখন চাইল্ড থিম আমার কেন লাগে এখন আমি এই চাইল্ড থিমে যাই অ্যাকচুয়ালি কি হলো চাইল্ড থিমে হ্যাঁ আমি যে অ্যাকচুয়ালি দেখি আমি যেই থিম স্ট্রাকচারটা দেখাইছি আমি যে আবার ফোল্ডারে গেলাম আমার এরপর হচ্ছে অ্যাপে গেলাম কন্টেন্ট থিমস হ্যাঁ এই যে আমার অ্যাস্ট্রা অ্যান্ড অ্যাস্ট্রা চাইল্ড এই যে আমি এই থিমটা কিন্তু মাত্র অ্যাক্টিভ করলাম সো অ্যাকচুয়ালি এই থিমের ভিতরে যে আমি কি দেখতেছি মাত্র আমার তিনটা ফাইল আছে functions styles and screenshot screenshot just এই যেটা আমার স্ক্রিনশট এখানে দেখায় এটার জন্য রাখছে আর স্টাইল আর ফাংশন ডট পিএইচপি এই দুইটাই মেইন হ্যাঁ এখন আমি স্টাইলের ভিতরে ঢুকে অ্যাকচুয়ালি এখানে কি লেখা দেখেন আমার কিন্তু এখানে কোনো সিএস কিচ্ছু লেখা নাই জাস্ট খালি লেখা হচ্ছে এই যে থিম নেম চাইল্ড থিমটা আর এখানে একটা জিনিস লেখা আছে যে টেমপ্লেট হ্যাঁ এইটা হচ্ছেই মেইন জিনিসটা চাইল্ড থিমের ক্ষেত্রে টেমপ্লেট এই টেমপ্লেট অ্যাস্ট্রা হ্যাঁ এইটা মিনিং হচ্ছে এই যে এই লেখাটা এটা হচ্ছে এই যে অ্যাস্ট্রার এই যে এই এটা হচ্ছে এই লেখাটা হ্যাঁ এই জিনিস জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাচ করতে হবে তার মানে এইটার মিনিংই হচ্ছে আমার এই চাইল্ড থিমটা অ্যাকচুয়ালি এইখান থেকে রান হইতেছে এই থিমটা থেকে রান হইতেছে তাহলে আমার এখন এটার লাভটা কি হইতেছে লাভটা হইতেছে আমি যদি এখন কোনো একটা কাস্টম ফাংশন আমি লিখি এতক্ষণ যেটা বললাম আমি কাস্টম ফাংশনটা এই ফাংশন ডট পিএইচপি এখানে লিখতে পারবো হ্যাঁ আমি কিন্তু এখানে লিখতে পারবো আচ্ছা আর ফাংশন ডট পিএইচপি তো অফকোর্স এই জিনিসটা আমার মেনশন করা থাকতে হবে হ্যাঁ এই যে এই এইটা হচ্ছে মেনশন করা থাকবে এইটার মিনিংটা হচ্ছে এই যে এনকিউ স্টাইল মানে হচ্ছে আমার এই জিনিসটা আমার এই চাইল্ড থিমটা আমার হচ্ছে মেইন থিমের স্টাইল ডট সিএসএসটা থেকে আমার সব সিএসএস বা স্টাইলগুলা বা আমার যে স্টাইল মানে হচ্ছে যত আমরা যে ভিজুয়াল জিনিসগুলো দেখি স্টাইলগুলা সিএসএসটা হচ্ছে সেগুলোরই রিফ্লেক্ট সো সেই সব জিনিসগুলো আমার মেইন থিম থেকে এখানে ইনক্লুড হয়েছে তার অর্থাৎ সব আমার স্টাইলগুলো মেন থিম থেকে ইনক্লুড হয়েছে প্লাস হচ্ছে আমার সব ফাংশনগুলো হচ্ছে ইনক্লুড হয়েছে অ্যান্ড আমি এখানে যদি আমি যে কোনো কাস্টম একটা ফাংশন লিখতে চাই আমি এখানে লিখতে পারবো আমি যদি কোনো কাস্টম সিএসএস লিখতে চাই হ্যাঁ যেমন হচ্ছে আমি এখানে যদি একটা সিএসএস লিখতে চাই সো সিএসএস আমি এখানে লিখতে পারবো অ্যান্ড আমার তখন যেটা হবে আমার এই যে চাইল্ড থিমটা মানে আমি যেটা বানাইলাম এই এই থিমটা এটা কিন্তু আমার কখনো আপডেট হবে না আপনারা সবসময় দেখবেন যে আপনাদের আপডেট আসছে থিমের এই থিমটার আপডেট এই থিমটার আপডেট আসছে আপনার এই থিম অনেকবার মানে অনায়াসে আপডেট দিতে পারেন আর আপডেট দিলে আপনি যে একটা কাস্টম ফাংশন অথবা একটা সিএসএস লেখছেন বা স্টাইল লেখছেন সেটা কিন্তু আমার এখান থেকে এখান থেকে কখনোই যাবে না এই জন্যই হচ্ছে চাইল্ড থিমের আইডিয়াটা হচ্ছে আনা হয়েছে যাতে হচ্ছে আমি এখানে বসে সব কাস্টম কাজগুলো করতে পারি যাতে আমার কোনো আহ থিমের হচ্ছে কোনো একটা আপডেট হলে যাতে আমার এই আমার এই আমার নিজস্ব কাজগুলা চলে না যায় এই কারণে চাইল্ড থিমটা আনা হয়েছে হ্যাঁ সো আমি এই যে চাইল্ড থিমটা রাখতে পারি অ্যান্ড সেম আমি চাইল্ড থিমও কিন্তু আমার দেখেন আমি কিন্তু সেম সেম লেআউট গুলাই পাইতেছি যেহেতু এই থিমটা অ্যাকচুয়ালি ওটাকে রিফ্লেক্ট করতেছে আলটিমেটলি সো এইটাই হচ্ছে আমার চাইল্ড থিমের আইডিয়াটা এই কারণে আনা হয়েছে আচ্ছা সো এই জিনিসগুলো হইতেছে আমার তাহলে চাইল্ড থিম গেল আমার সব মেইন থিমও গেল হ্যাঁ সো এটাই আলটিমেটলি থিম এটাই অ্যাকচুয়ালি সবকিছু মেন আমরা যদি আরো আরো ডিটেলস দেখি থিমের আচ্ছা এখন হচ্ছে আমি একটা আরেকটু যেটা করি যে উইজেটস হ্যাঁ উইজেটস জিনিসটা কি আমি হচ্ছে এই যে উইজেটস এখানে হচ্ছে আমি কিন্তু উইজেটস বানাতে পারি যেটা অ্যাকচুয়ালি আমার বিভিন্ন হচ্ছে আমার থিমে হচ্ছে আমার কল করা থাকে হ্যাঁ যেমন মেইন সাইডবার যে সাইডবারের যে ইয়েগুলো থাকে সেখানে আমার হচ্ছে এই উইজেট গুলো দেখাবে যেমন হচ্ছে আমার এখানে পোস্টে গেলে এই পোস্টের হচ্ছে আচ্ছা এখান থেকে তো সাইড বার চুজ করা কি যাবে এখান থেকে সাইড বার হচ্ছে চুজ করে দেওয়া যায় অনেক থিমে থাকে বাট এই থিমে মনে হয় না অপশন আছে হ্যাঁ এই থিমে অপশন নাই বাট অনেক থিমে দেখা যায় যে সাইড বার এখান থেকে চুজ করে দেওয়া যায় তখন আমার সাইড বারটা এখানে দেখায় এভাবে করি আর কি আচ্ছা আর হচ্ছে এটাই আচ্ছা আর হচ্ছে থিমের আর যে জিনিস আমরা কি বলতে পারি মেনুস তো দেখালাম মেনুস হচ্ছে যেখান থেকে আমরা অ্যাড করব এখান থেকে গতকাল অ্যাকচুয়ালি এটা দেখাই ফেলছিলাম মেনু অ্যাড করলে আমার কিন্তু এখানে হচ্ছে আমার মেনুগুলা অ্যাড হতে থাকে হ্যাঁ একটা থিমের এখানে কিন্তু মেনুগুলা অ্যাড হতে থাকে আচ্ছা আর আর কিছু কি আসলে ইয়ে আছে থিমে আসলে কি দেখানো যায় উম আচ্ছা আমি অ্যাকচুয়ালি এতক্ষণ এই থিমটা দেখালাম এখন অ্যাকচুয়ালি এই থিমটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করি দেখাচ্ছে আচ্ছা এই থিমটা অ্যাক্টিভ করলে এই যে আমি যেটা বলছি এই থিমটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ই কমার্সে ইনস্টল করতে বলতেছে অর্থাৎ এই থিমটা হচ্ছে পুরো ফুলি হচ্ছে ই কমার্স বেসড হ্যাঁ সো কেউ যদি চায় তখন আমরা এখান থেকে আমাকে প্রথমেই বলতেছে ই কমার্স এই ই কমার্স ইনস্টল করে দিতে সো ই কমার্সের এই বা ই কমার্সের থিমগুলোতে একটু ডিফারেন্ট আরো অনেক লেআউট থাকে যেমন আমাদের তো নর্মাল পোস্ট পেজ তো থাকেই হ্যাঁ ওটার পাশাপাশি আরো কি থাকে ই কমার্স লেআউটে কিন্তু আমার একটা শপের হচ্ছে কি থাকে সিঙ্গেল প্রোডাক্ট থাকে তারপরে প্রোডাক্ট আর্কাইভ পেজ থাকে হ্যাঁ শপ পেজ থাকে সেই জিনিসগুলো কিন্তু আমার এই এই এই ই কমার্সের থিম গুলা থেকেই হচ্ছে কন্ট্রোল হয় ই কমার্সের থিম থেকে বা উকমার্সের এই থিমগুলোতে ওই লেআউটগুলো লেখা থাকে হ্যাঁ যেমন আমি এই স্টোর ফ্রন্টের থিমটা যখন অ্যাক্টিভ করলাম আমার উকমার্স ইনস্টল করতে বললো উকমার্স ইনস্টল করে যে এখন আমি অ্যাক্টিভ করতেছি সো উকমার্স অ্যাক্টিভ হয়ে গেলে আমাকে একটা বড়সড় একটা সেট আপ প্রসেসের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে উকমার্সের একটা বড়সড় এখন একটা সেট আপ প্রসেস আছে বা অনবোর্ডিং বলে যেটাকে সো ওই অনবোর্ডিংটা শুরু হয়ে যাবে এই যে সেট আপ প্রসেস সো আমি সেট আপ প্রসেসটা অ্যাকচুয়ালি স্কিপও করতে পারি আপাতত হ্যাঁ সো আমি স্কিপ করে দিলাম আচ্ছা এবার আমি দেখি অ্যাকচুয়ালি এটার ভিউটা কিরকম এই এই যে দেখেন এটা কিন্তু যে সাইড বার আছে হ্যাঁ সো এই যে এই এটা হচ্ছে আমার নর্মাল একটা পেজ লেয়ার যে পেজ লেয়ারটা আমার কিন্তু যে সাইড বার গুলো আছে হ্যাঁ এই সাইড বার গুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি এই যে উইজের উইজেটস থেকে বা আমি যদি এখানে যাই এক একটা থিমে অ্যাকচুয়ালি এক একটা যেমন উইজার্স হ্যাঁ উইজার্সের যে দেখেন আমি একটু আগে যেরকম লেয়ারটা দেখছি এখন কিন্তু একটু ডিফ একটু ডিফারেন্ট লাগবে আমি এখান থেকেই কিন্তু সাইড বারের জিনিসপত্রগুলো চুজ করতে পারি হ্যাঁ বা আমি যদি কোনো অ্যাড লেভেল দিতে চাই হ্যাঁ আমি এখান থেকে লেভেল অ্যাড করতে পারি আপডেট দিলে এটা হচ্ছে ওখানে চেঞ্জ হয়ে যাবে এই এই সাইড বার অনুযায়ী আমার ওখানে চেঞ্জ হবে সো আমি যদি এখানে যাই হ্যাঁ এই যে এখানে হচ্ছে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল মানে সব অ্যাকচুয়ালি ওখান থেকেই কন্ট্রোল করা যাবে সাইড বারটা সো এটা দেখেন এখানে যে হেডারটা কিন্তু এই যে নিচে এই থিমে আবার এখানে হচ্ছে এখানে সার্চ প্রোডাক্ট বা এখানে একটা সাইড বার আছে এটাকে আবার ফুটার এই এটার সো এইভাবে করে অ্যাকচুয়ালি ডিফারেন্ট ওয়েতে বিভিন্ন থিমে বিভিন্ন ওয়েতে এটা হ্যান্ডেল করা হয় আচ্ছা এই থিমের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যেমন আমি যদি এখানে হচ্ছে কোনো প্রোডাক্ট অ্যাড করি যেমন উকমার্স জিনিস করলাম এই যে প্রোডাক্টস হ্যাঁ সো অ্যাড নিউ প্রোডাক্টসে যে আমি হচ্ছে একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি হ্যাঁ সো নিউ প্রোডাক্ট অ্যাড করলাম আমি এখানে কিছু একটা দিলাম রেগুলার প্রাইস দিলাম পাবলিশ দিলাম সো আমার হচ্ছে এখানে এই প্রোডাক্টের ইউআরএলটাই ঢুকলাম সো এই যে এই পেজটা যে আসলো এটা হচ্ছে কিন্তু আমার এই প্রোডাক্টটার সিঙ্গেল প্রোডাক্ট পেজ ঠিক আছে এই প্রোডাক্টটাকে বলা হয় অ্যাকচুয়ালি সিঙ্গেল প্রোডাক্ট পেজ হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি আমরা আরো ডিটেলস দেখব যখন আমরা উকমার্স নিয়ে একটা সেশন আছে আমাদের সামনে সেখানে আমরা দেখব এই উকমার্সের আরো ডিটেলস দেখবো বাট আমি জাস্ট একটা থিমের জাস্ট দেখাচ্ছি এই থিম এইটাও পুরাটুক একটা থিমের পার্ট থেকে যে আসছে এটা আমি দেখাই দিচ্ছি এই স্টোর ফ্রন্ট থিমটার উকমার্সের জন্য সিঙ্গেল প্রোডাক্ট পেজ হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজে এই লেয়ারটা দেওয়া সো এই কারণে এটা এইভাবে আসছে আমি যদি একটু যাই আমি যদি হচ্ছে এখানে দেখি যে স্টোর ফ্রন্ট হ্যাঁ স্টোর ফ্রন্টস এই যে আমি যদি এখানে হচ্ছে একটু দেখি এখানে আরো কি কি আছে ইনক্লুডস এই যে উকমার্স ঠিক আছে এই উকমার্সের ভিতরে এই যে ইকমার্সের সব ফাংশনগুলো এখানে আলাদাভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কোনটার হচ্ছে কোনটা কি পেজ এইভাবে দেখানো হয়েছে তারপর হচ্ছে সেম এখানেও কন্টেন্ট পেজ কন্টেন্ট সিঙ্গেল সব পেজ আর্কাইভ পেজ সব এখানে আছে টেমপ্লেট ফুলেট বা সবকিছু এখানে আছে হ্যাঁ সবকিছুই এইখান থেকে অ্যাকচুয়ালি কন্ট্রোল হয় আচ্ছা সো এটাই আর এই তো আমি হচ্ছে হয়তো থিমে অ্যাকচুয়ালি সব দেখাই ফেলছি চাইল্ড থিমও দেখাই ফেলছি আর কিছু হচ্ছে বাকি নাই সো কারো যদি আজকে এই থিম বা ফাইল স্ট্রাকচারে কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা হচ্ছে নিতে পারি এখন আই থিঙ্ক কারো কি অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ অ্যাকচুয়ালি আমি গতকাল আপনি ক্লাসে দেখিয়েছিলেন আমি ওটা করেছি তো এখনো ওভাবেই ফলো করছিলাম চাইল্ড থিমের ওই আমার একটু কনফিউশন হ্যাঁ। লাগলো হ্যাঁ হ্যাঁ মানে আপনি চাইল্ড থিমটা মেইনলি কেন নিতে বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ নিজে থেকে কোনো কিছু অ্যাড হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট ফুটারের অংশটাতে যে আমি চাইল্ড থিম অ্যাক্টিভেট বা ইনস্টল না করে আমি কাস্টমাইজেশন অপশনে থেকে ওখানে দেখলাম যে একদম নিচে একটা অপশন আছে যে হাইড অন ডেস্কটপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেওয়াতে আমি দেখলাম যে হ্যাঁ, আমার ওটা চলে যাচ্ছে তো আমি বুঝতে পারলাম যে ওটা আমি টগল হ্যাঁ রাইট হ্যাঁ, রাইট তো আচ্ছা করার পরেও এই কাস্টমাইজেশন আমাকে কি বেনিফিট অ্যাকচুয়ালি হ্যাঁ আচ্ছা হ্যাঁ খুবই ভালো একটা কোশ্চেন অ্যাকচুয়ালি আমি এটাই বলতেছিলাম যে এখনকার এই থিমগুলা আসলে যত দিন যাচ্ছে অ্যাকচুয়ালি থিমগুলা মডার্ন হচ্ছে হ্যাঁ সো অ্যাকচুয়ালি এই যে চাইল্ড থিমের যেটা আমি দেখাইলাম এই চাইল্ড থিম অ্যাকচুয়ালি আমরা এখন মানে বলতে গেলে কেউ ইউজ ইউজই করি না হ্যাঁ চাইল্ড থিম অ্যাকচুয়ালি ইউজ করার দরকারও হয় না ঠিক আপনি যেরকম বললেন যে আমার তো অ্যাকচুয়ালি মেইন থিমেই তো আমার ফাংশনালিটি দিয়ে দিয়ে দিছে সো মেইন থিমে আপনি যখন কোনো একটা ফাংশনালিটি চেঞ্জ করতেছেন সেটা অ্যাকচুয়ালি আমার ইফেক্ট পড়তেছে ডাটাবেজে অ্যান্ড বেস থেকে কিন্তু আমার ডিলেট হওয়ার কোনো মানে মানে কথাই নাই আনলেস আমার ডাটাবেজটা আমি রিসেট করে দিতেছি সো হ্যাঁ আপনি কিন্তু ওখান থেকে এটা করতে পারতেছেন সো চাইল্ড থিমের কিন্তু কোনো দরকারই পড়তেছে না এখন এই যে চাইল্ড থিমটা অ্যাকচুয়ালি আমি যত এই দিন যাইতেছে অ্যাকচুয়ালি চাইল্ড থিম আসলে আমার দরকারই হচ্ছে না যেটা আমি বললাম চাইল্ড থিম এখন একদমই দরকার হয় না আমি জাস্ট চাইল্ড থিমের কনসেপ্টটা একটু দেখালাম অ্যাকচুয়ালি এটা আমি আরো মানে বোঝানোর জন্য যে ওয়ার্ডপ্রেসে এই থিমে এরকম একটা অপশন আছে হ্যাঁ এইভাবে করে অ্যাকচুয়ালি আপনি যদি আজকে থেকে পাঁচ বছর আগেও বলেন হ্যাঁ পাঁচ বছর আগেও কিন্তু এখনো থিমে এই অপশন গুলা ছিল না যে কাস্টমাইজার থেকে এত কিছু করা যায় হ্যাঁ যেগুলা ডাটাবেজে ইফেক্ট পড়ে অ্যান্ড ওখান থেকেই সবকিছু করে দেওয়া যায় তখন এরকম আমাদের চাইল্ড থিমগুলাই হচ্ছে ইনস্টল করা লাগতো অ্যান্ড ওখান থেকে এই জিনিসটা কন্ট্রোল করতে হতো সো পেসে এই জিনিসটা এখনো আছে এই চাইল্ড থিমে জাস্ট এটা দেখানোর জন্য আমি এটা দেখালাম বাট হ্যাঁ আপনি জিনিসটা ধরতে পারছেন যে অ্যাকচুয়ালি চাইল্ড থিম না ইউজ করেও কিন্তু আমি ওগুলা করতে পারতেছি ইভেন আমি যখন কোনো পেজ বিল্ডার দিয়ে যে আমি যেটা বলতেছিলাম ফুলি আমি সাইট কাস্টমাইজ করতে পারবো যেটা হয়তো ফিউচারে দেখাবো হ্যাঁ একদম পুরো সাইট বানায় ফেলতে পারবো আমার চাইল্ড থিমের কিন্তু কোনো দরকার হইতেছে না চাইল্ড থিম অ্যাকচুয়ালি তখন আমরা এখন চাইল্ড থিম ইউজই করি না জাস্ট আমি দেখাইলাম যে এই কনসেপ্টটা একটা আছে চাইল্ড থিম দিয়েও অ্যাকচুয়ালি চাইল্ড থিম অ্যাক্টিভ করে রাখা যায় কেউ যদি স্টাইল অথবা কাস্টম অ্যান্ড ফুলি অনেকে আছে কিন্তু যেমন করে কি আপনি যেমন এখন এই থিমে তো অপশনটা পাইছেন কাস্টমাইজারে হ্যাঁ অনেকে করে কি একদম খুবই সিম্পল একটা থিম নাই যেই থিম অ্যাকচুয়ালি কিছুই থাকে না খুবই স্ক্র্যাচ একটা থিম থাকে যেই থিম অ্যাকচুয়ালি ওই অপশনগুলো থাকে না কাস্টমাইজের থেকে তো তারা চাই যে আমি একটা চাইল্ড থিমও রাখি হ্যাঁ চাইল্ড থিমে রেখে আমি হচ্ছে ওখান থেকে কাস্টমাইজ করি মানে জিনিসটা অনেক লাইট ওয়েট হয় এখন তখন আর কি হ্যাঁ মানে তখন আর এত ভারী থিম ইউজ না করলে হয় খুবই লাইট ওয়েট একটা থিম ইউজ করে চাইল্ড থিম ইউজ করে আমি নিজে কাস্টমাইজ করতে পারি জিনিসটা আসলে এরকম জিনিসটা সো আশা করি আপনি বুঝতে পারছেন ওকে ওকে থ্যাংক ইউ আর কারো কোনো কোশ্চেন আছে হ্যালো না আমার এনসে কোনো কোশ্চেন নাই অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ওকে তাহলে আফরিন আপু আপনি তাহলে কিছু বলে আমরা তাহলে আজকের মতো ফিনিশ করে দিতে পারি আর আমাদের আচ্ছা। এই সবগুলো এপিসোড তো আসলে ওয়ার্ডপ্রেস টিভিতে যাবে সো যারা হচ্ছে আগের এপিসোড গুলাও বা মিস করে থাকবেন তারা অ্যাকচুয়ালি সব ওয়ার্ডপ্রেস টিভি থেকেই দেখতে পারবেন সব অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস টিভিতে অর্গানাইজ করাই থাকবে যখন আমাদের এই সিরিজটা বা ফোর ফাইভ সিক্স একসাথে শেষ হবে তখন আমরা সব ওয়ার্ডপ্রেস টিভিতে আপলোড করে দেবো সব ওখান থেকে আমরা দেখতে পারবো সো আপনি আপু আপনি যদি আপনার থেকে কিছু বলতে চান কিছু বলে আমরা শেষ করে দিতে পারি আজকে হ্যাঁ আর তো কারো মনে হয় না সেরকম কোনো কোয়েশ্চেন আছে যেহেতু কোয়েশ্চেন অ্যান্সার সেশনই হয়ে গেছে সো আই থিংক আমরা এখন এন্ড আর ওই তো অপশন তো আছে আমাদের ওয়ার্ডপ্রেস থেকে দেখেন হুম হুম ওকে থ্যাংক ইউ আপু থ্যাংক থ্যাংক ইউ সবাই